ভিডিওটির শেষ অংশে অনলাইন আর্নিং নিয়ে থাকছে একটি স্পেশাল অংশ জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন camera check microphone check light done বিসমিল্লাহ Hey yo, what's up guys? Your boy King Cooper right here and I'm back with another video and আজকে ভিডিওতে কিন্তু আমরা জানবো কিভাবে আমরা কিবে তুই কী করছিস আমি কন্টেন্ট বানাইতেছিলাম আমি তো মনে করেছিলাম তুই দরজারকে পড়াশোনা করছিস কিন্তু এসব কি না মানে ওই পাশের ওই ছেলে পড়তে পড়তে মুখ থেকে লাভা পড়ে যাচ্ছে আর তুই ছি ছি ছি ছি ছি তোর লজ্জা করে না হ্যাঁ শুনছো তোর ছেলে তো পুরো নষ্ট হয়ে গেছে শোন এসব বন্ধ কর এই তো বন্ধ বন্ধ করে দিচ্ছেন করে দিচ্ছি জলদি বন্ধ কর তাহলে পরের বার আইসা এটা সব ভেঙে ভালো মন করতেছি করতেছি করতেছি বন্ধ করতেছি বন্ধ করতেছি বন্ধ করতেছি পুরা ভিডিও আবার বানাইতে হবে বড় ভাই আমাদের আসলে খেলা লাগে না বুঝছেন যারা খেলে অগরে তা আমরাই না চাই হ্যালো দোস্ত সবাই আমরা ব্লগ করে দিছি দোস্ত কেমন কথা কয় না ভাই তুই ফোন দেওয়ার টাইম পাইলি না nice আসসালামু আলাইকুম গাইস আপনারা অনেকদিন ধরে এই ভিডিওটার জন্য ওয়েট করতেছিলেন এবং this is going to be a very special video and specially it will be dedicated to you guys আজকের ভিডিওতে কিন্তু আমরা আলোচনা করতে যাচ্ছি আরে অলরাইট ফাইনালি আসসালামু আলাইকুম guys back to a new video and আজকে আমরা দুইটা মিনিটের লেগে please so guys jump in to the main topic আমাদের মনে হয় সবারই জানা আছে আমরা কিন্তু ডেইলি লিসেন হোমি ব্যাটারি কিন্তু খুব একটা বেশি নাই তোর যা করতে হইব একশোটার মধ্যে করতে হইব sure man You ready? I was born ready. Come on, man. Roll it. Action. I gave you everything. And this is how you repay me? Can't you see what I'm doing? Man, you have to realize. You ain't a true player unless you got flat screens everywhere, cuz. Damn, homie. What a shot. <laughs> I knew it. সমস্যা হয়ে গেছে রেকর্ড বাটন প্রেস করতে ভুলে গেছিলাম Hey, homie, we all good, right? Yeah, yeah, man. Everything's good. Can we shoot? Action. You are a weird, rambling shit. Give me back my daughter, or else you have to face the consequences. Austere, homie, austere. What happened now? Memory card দিতে ভুলে গেছিলাম Okay. তারপর হচ্ছে there are several other very important differ there are several other very important differences there are several other very important differences between you come on come on come on there are several other very important differ there are several other very important there are several other very important differences between human beings and animals that you should know about. আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতহ ইস্যু বয় kgp আমি আজকে চেষ্টা করলাম কন্টেন্ট ক্রিয়েটররা যে ধরনের চ্যালেঞ্জ ফেস করেন সেইটারই একটা ফ্র্যাকশন আপনাদের সামনে প্রেজেন্ট করেন এর বাইরেও অনেক ধরনের চ্যালেঞ্জ আছে সবচেয়ে বড় চ্যালেঞ্জটা হচ্ছে কন্টেন্ট ক্রিয়েশনের মাধ্যমে আর্নিং এটা নিয়ে আসলে অনেক ধরনের অনেক রকম মতবাদ আছে বিভিন্ন বিভিন্নভাবে দেখে বাট তারপরেও আমার মনে হয় এমন একটা প্ল্যাটফর্ম আপনাদের সবার জন্য প্রয়োজন যেখানে আসলে এই আর্নিংয়ের ব্যাপারটা খুব ইজি হয় মানে একদম প্রথম কন্টেন্টে দেওয়ার সাথে সাথেই মানে প্রথম ভিডিও দেওয়ার সাথে সাথে যদি আপনার আর্নিংয়ের একটা রাস্তা তৈরি হয় তাহলে এটাতে মন্দ কী এবং সেটাও যদি আপনার বিনা ইনভেস্টমেন্টে পুরোপুরি ফ্রিতে আপনি করতে পারেন তাহলে তো কথাই নেই তো সেটার জন্য আপনাদের সবাইকে আমি ইন্ট্রোডিউস করতে যাচ্ছি ফ্যানফেয়ার তাদের অ্যাপের ডাউনলোড লিঙ্কগুলো আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে গিয়ে সেখান থেকে ডাউনলোড করে নিতে পারেন এবং খুব ইজিলি ডাউনলোড করার পর আপনার এক্সিস্টিং কোনো একটা অ্যাকাউন্ট দিয়েও সাইন আপ করে ফেলতে পারেন সাইন আপ করার সাথে সাথে কিন্তু আপনি অ্যাকাউন্টে পেয়ে যাচ্ছেন ফিফটি কয়েন্স এই কয়েনগুলো ইউজ করে কিন্তু আপনারা তাদের রিডিম স্টোর থেকে বিভিন্ন রকম আইটেম রিডিম করতে পারেন এর বাইরে এখানে কন্টেন্ট প্লেসমেন্টের সুবিধাগুলো কি আমি আপনাদের সাথে শেয়ার করি এখানে কিন্তু আপনি সরাসরি কন্টেন্ট আপলোডের মাধ্যমে বিভিন্ন ব্র্যান্ডের সাথে সরাসরি কানেক্ট হওয়ার সুযোগ পাচ্ছেন এবং ফ্যানফেয়ার প্ল্যাটফর্মে কিন্তু প্রায় বিভিন্ন রকম কন্টেস্টের আয়োজন হয় সো সেখানে আপনি পার্টিসিপেট করে আপনার সুন্দর সুন্দর কন্টেন্টের মাধ্যমে কিন্তু ইজিলি কয়েনও আর্ন করতে পারেন উপকারী এবং ইনফরমেটিভ কন্টেন্ট আপলোডের মাধ্যমে কিন্তু আপনারা এখানে ফিচার সেকশনও চলে আসতে পারেন বিভিন্ন রকম ব্র্যান্ডের সাথে সরাসরি কাজ করার জন্য আপনারা এখানে যখন কন্টেন্ট আপলোড করবেন আপনারা ইজিলি বিভিন্ন রকম গাইডলাইনও পেয়ে যাবেন কীভাবে তার সাথে আপনারা সরাসরি কাজ করতে পারেন এবং অ্যাপ্রুভালের সাথে সাথে কিন্তু আপনাদের আরও অনেক অনেক অনেক অপরচুনিটি খুলে যাচ্ছে সো এতগুলো সুযোগ সহ আপনার ফার্স্ট ভিডিও থেকে আর্নিংটা মিস করতে না চাইলে এখনই ডিসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক থেকে ফ্যানফেয়ার অ্যাপটি ডাউনলোড করে ফেলুন রেজিস্ট্রেশন করে ফেলুন আপনার কন্টেন্ট জার্নি ফ্যানফেয়ারের সাথে শুরু করে দিন thank you everyone for watching ভিডিওটা কেমন লাগে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং ইনশাআল্লাহ আপনাদের সাথে নেক্সট ভিডিওতে দেখা হবে টিল দেন আসসালামু আলাইকুম